হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনলাইন আর্নিং গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা ভিডিও টাইটেল দেখে বুঝতেই পারছেন কী বিষয়ে আজকে ভিডিওটা হচ্ছে আজকের ভিডিওটা হবে তারপরে আমি বলে নিই আজকের ভিডিওটা হবে কিকের উপরে তো কীভাবে আমরা কিকের অ্যাকাউন্ট করবো অনেকে কিকের অ্যাকাউন্ট করতে পারে না যারা কিকে কাজ করতে চাই কিকে ট্রাফিক এনে কিক থেকে লিড আনতে চাই বা কিকে ট্রাফিক এনে সাইন আপ করতে চাই তারা কিকে অ্যাকাউন্ট করতে পারছে না কে কীভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন কি কোন প্রসেসে অ্যাকাউন্ট করলে কী কী অ্যাকাউন্ট আপনাদের হবে আমি টোটাল প্রসেসটা আপনাদের দেখা দেবো কী কীভাবে কাজ করবেন সেটা দেখা দেবো কোন ভিপিএন বা কোন আইপি ধরলে আপনার ক্রিকেট অ্যাকাউন্টটা হবে হান্ড্রেড পার্সেন্ট লাইভ হবে বা ক্যাপসাটা কীভাবে আসবে এটা টোটাল প্রসেসটা আমি দেখাই দেবো তো ধৈর্য ধরে ভিডিওটা দেখুন এবং কোনো রকম স্কিপ ছাড়াই দেখুন তাছাড়া একটু ছোটোখাটো ভুলের জন্য আপনার অ্যাকাউন্টটি হয় না পরে আবার আমাকে বারবার নক দেবেন ভাইয়া হচ্ছে না হচ্ছে না আপনি হেল্প করেন তো আসলে সবাই যদি একসাথে এত নক দেয় তো পসিবল হয় না এত হেল্প করার ঠিক আছে তো অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটি ভালো করে দেখুন দেখে বুঝে শুনে কাজ করুন অবশ্যই আপনাদের কাজ হবে আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন এবং আজকে নতুন ভিডিওটি ভিডিওটি দেখছেন আজকে প্রথম ভিডিও দেখবেন তাদের কাছে বলবো আপনি আমার এই চ্যানেলটি নতুন চ্যানেল এটা সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে রাখুন এতে করে কি হবে আমি যখন যে আপডেট দেবো তখনই সেই আপডেট আপনারা পেয়ে যাবেন এবং সব অনলাইন বিষয়ে যে কোনো কাজে যে কোনো আপডেট দিতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের অনুপ্রেরণা আপনাদের উৎসাহতেই আমি প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আনি নতুন নতুন কাজ দেখাই তো আপনারা যখন দেখি সাবস্ক্রাইব করছেন কমেন্ট করছেন লাইক করছেন তখন আমাদের ভিডিও করাটার মানে উৎসাহটা আরও বেশি বাড়ে তো যখন এত বক বক না করে কাজ শুরু করি তো কিকের অ্যাকাউন্ট করতে হলে আমাদের অ্যাট ফার্স্ট যেটা লাগবে সেটা হচ্ছে আপনি একটা নক্স প্লেয়ার নেবেন নক্সের ভার্সনটা অবশ্যই নেবেন five point two point zero point zero এটা ইনস্টল করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার এই যে গুগল থেকে প্লে স্টোর গুগল প্লে স্টোরে আপনি একটা আপনার যে কোনো একটা ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন তো ইমেল দিয়ে সাইন আপ করতে হলে প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনি সার্চ বার থেকে কিক লেগে কে আইকে কিক লেগে সার্চ করবেন সার্চ করে এটা ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল ইনস্টল করে ফেলেছি সো আর ইনস্টল করে সবাই জানেন কীভাবে ইনস্টল করতে হয় এবং আপনি আরও একটা যেটা জিনিস জিনিসটা সেটা হচ্ছে একটি ভিপিএন সেটা হলো ডেল্টা ভিপিএন ডেল্টা ভিপিএন এই ভিপিএনটা ডাউনলোড দিয়ে নেবেন ইনস্টল করে ফেলবেন সো আমি এইটাও ইনস্টল করা আছে সো আমি নতুন করে ইনস্টল করতেছি না বা আপনারা ইনস্টল করেন একটু সময় লাগবে বাট ইনস্টল করে নেবেন সো আমার সব কিছুই কমপ্লিট করেছি ইনস্টল করা আছে তো আমি এখন সরাসরি অ্যাকাউন্টটা কীভাবে করবো দেখাই দিই প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে ডেল্টা ভিপিএনটা অন করবেন ডেল্টা ভিপিএনটা অন করলে এখানে প্রথমে যে একটা পপ আপ বক্স আসছে পপ আপ বক্স আসবে সেটাতে আপনারা কেটে দেবেন দেওয়ার পরে এটা যখন আসবে তখন এখানে প্রোটোকল ওয়ান থাকবে তো প্রোটোকল ওয়ানটা না নিয়ে আপনারা প্রোটোকল টু নেবেন তো প্রোটোকল টু নিয়ে এখানে দেখেন সিলেক্ট কান্ট্রি আছে একটু লোডিং নেবে লোডিং নিয়ে সিলেক্ট কান্ট্রি আসবে তো আপনারা এখান থেকে সিলেক্ট কান্ট্রি করে একটা ইউনাইটেড স্টেটের আইপি ধরে নেবেন সো আমি এই আইপিটা ধরে নিলাম ওকে এখানে এটা করার পরে আপনি এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের পারমিশন চাবে তো আপনি পারমিশন দিয়ে দেবেন ট্রাস্টেড দিস অ্যাপ্লিকেশন ওকে দিয়ে দেবেন তারপর একটু ওয়েট করবেন অ্যাটাচিং হচ্ছে কানেক্টেড হবে ওকে একটা অ্যাড আসবে অ্যাড একটু দেখবেন এসে গেল চমক চব্বিশ ঘন্টা পর্যন্ত মাছ মাংসের ঝামেলাহীন পরিবহনে ব্যবহার করুন রাইট আমার নক্সটি একটু হ্যাং করতেছে প্রবলেম হচ্ছে না কোনো আচ্ছা আমি যে যে নক্সটি এখানে অ্যাকাউন্ট একটি করা আছে এটা আমি কেটে দিই কারণ এখানে দুটো ডাবল নক্স তারপর ভিডিও রেকর্ডিং হচ্ছে ক্যান্টাসে দিয়ে এই জন্য প্রবলেম করতেছে তো কেটে দিলাম নক্সটা এবার হ্যাংই করে ফেলছে একদম তো কেটে দিয়ে নতুন করে আবার নেই স্টার্ট যে কোনো কাজ যে কোনো কাজ একটু ধৈর্য সহকারে করবেন আপনার ধৈর্য সহকারে কাজ করলে অবশ্যই কাজে সাকসেস হবে তো আপনারা একটু বুঝে করার চেষ্টা করুন কাজটা নিজেই নিজে কাজটা আপডেট করার চেষ্টা করুন যে কোনো একটা মেথড কীভাবে করলে আপনার কাজটা হবে ট্রাই করুন ট্রাই করলেই পারবেন এটা এমন না আমি পারি আপনি পারেন এটা কোনো বিষয় না আমি যখন পারি সাধারণ আমিও আমারও সাথে আমি যখন পারি আপনিও অবশ্যই পারবেন সো আবার দেখি নষ্ট ওপেন করে ফেলছি ডেল্টা ফিফিনটা অন করি যেতে অনেক সময় নেই ওকে চলে আসছে তো তখন আমি ইনার রিসার্চ সিলেক্ট করে রাখছিলাম তো আমি আবারও আরেকটা সিলেক্ট করি করে জাস্ট ক্লিক করি okay I trusted this application okay একটি স্কিপ করে দিই আমরা এখন চলে যাবো সরাসরি কি কি একটা অ্যাকাউন্ট করবো সাইন আপ সাইন আপ করতে হলে এখানে জাস্ট করবেন ফার্স্টে আপনি একটা নাম দেবেন আমি লাইক আমি একটা নাম দিই last name. পাসওয়ার্ড দেবেন যেটা আপনার মনে থাকে এমন একটা পাসওয়ার্ড দিয়ে দেন একটা পার্টি সিলেক্ট করে দেন অবশ্যই উনিশশো তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই এর মধ্যে রাখবেন এটাই রেকমেন্ডেড এবং এটা ভালো হয় এই বয়সটাই ফোন নাম্বার রেকমেন্ডেড আপনি ফোন নাম্বারটা দিবেন আপনার টেক্সট নাও অথবা আপনার যে সেকেন্ড লাইন অ্যাপস আছে এখানে যে ইউএসএর নাম্বার সেই ইউএসএর নাম্বার দেবেন অথবা যদি আপনারা যারা এস এম এস সার্ভারের কাজ করেন তাদের যে এস এম এস সার্ভারের যে নাম্বারটি আছে সেই নাম্বার দিয়েও আপনারা অ্যাকাউন্টটি করবেন তো আমি আমার এস এম এস সার্ভারের যে নাম্বার আছে সেই নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করাবো তো এখান থেকে আপনারা সাইন আপ দেন দেখুন এখন আমাকে রোবট ভেরিফাই করতে হবে এখানে একটা আজিব ধরনের একটা ক্যাপসা আসে তাহলে ক্যাপসাটা অনেকে বুঝতে পারে না দেখে ক্যাপসাটা ফিল আপ হয় না দেখি লোডিং নিচ্ছে ক্যাপচাটা আমার নেটটা আমার একটু স্লো করতেছে তার কারণে প্রবলেম করতেছে সো দেখ এখানে যখন এটা আসবে আপনি জাস্ট এখানে ভেরিফাই করে দেবেন আমি আপনাদের দেখার সুবিধাতে নক্সটা একটু বড় করে নেই তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে ভেরিফাইটা কেমনে কি হচ্ছে আপনারা বড় করে নেবেন আপনাদের সুবিধা হবে তখন আজির ধরনের একটা ভেরিফাই স্যার এটা বোঝা মুশকিল আসলে কি আছে তো আপনারা একটু বুঝে বুঝে করবেন আসলে এটা কি না এই যে এটা সিংহ দেখেন এটা এই যে এই যে এইটা এটা সোজা করে দাঁড় করাতে হবে এটা দেখেন বেশি বুঝছেন না এটা এটাই পারফেক্ট এই যে এইটা এইটা না এটা না এইটা ডান দিয়ে দিলাম এখানে প্রায় বিশটার মতো আসবে একে একে দেখুন এটা হরিণ এই যে এইটা এটা এভাবে হবে প্রায় বিশটার মতো আসবে অনেকগুলো আসে অনেক এখানে একটা যদি মিসিং হয় আবার নতুন করে আসবে ক্যাপচাটা নিবে না ওয়ার্কিং প্লিজ ওয়েট আমার একটু ঝামেলা করতেছে আসলে এই ভিডিওটা বানানো বানানো যার উদ্দেশ্যে আমার নওগাঁর এক ভাই আমাকে কিছুক্ষণ আগে ফোন করে বলছে যে তা এই ধরনের কোনো কিকে অ্যাকাউন্ট করতে পারছে না তো কিকের জন্য আমার কোনো ভিডিও আসে না তো আমার ভিডিওটি নেই তো আমি তাকে ডেডিকেট করেই মূলত ভিডিওটা করতেছি তো অবশ্যই আশা করি আমার নগর সেই ভাইটি উপকৃত হবে এবং আমি সেই ভাইকে বলবো আপনি এখানে যে স্টেপগুলো আমি যেভাবে করছি সেম আপনি সেম স্টেপে কাজগুলো করবেন এবং ভালো করে দেখে শুনে করবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সাকসেস আপনার অ্যাকাউন্ট হবে না হওয়ার কিছু নাই হবে ইনশাল্লাহ তারপর দেখি প্র্যাকটিক্যালি আমরা দেখি কীভাবে অ্যাকাউন্ট হয় কি না না দেখলে তো না করলে তো বুঝবো না ক্যাপসাগুলো একটু ভালো করে দেখে নিন মানে এখানে যদি আমি যে আপনাদের সাথে কথা বলতে মধ্যে একটা যদি মিস্টেক করে ফেলি তো আবার <coughs> শুরু থেকে আমাকে করা লাগবে হয়ে গেছে দেখুন আমার অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট কি অবস্থা পাচ্ছে ভাই ফাইভ এমবিএস লাইন নেওয়া তারপরেও নেটটা এমন অবস্থা করে দেখো আমার five MBS line five MS লাইনে এটা দেখো আমি এদেরকে কমপ্লেন করতে করতে হাঁপাই নিচ্ছি আমার লাইন ঠিক করে না আমি কিন্তু প্রত্যেক মাসে দিন দিচ্ছি ফাইভ ইঞ্চিয়েছে আসলে এরা বিজনেস করে বিজনেস করে কিন্তু বিজনেসটা কেমনে করে আমাদের সুবিধে থাকে না কমপ্লেন করতে হবে যে দেখেন কমপ্লেন করতেছি আমি কিন্তু তাদেরকে লগ ইন এই দেখ কমপ্লেন করতেছি ঠিক আছে হুম এই দেখ প্রবলেম হচ্ছে রেগুলারই প্রবলেম রেগুলারই প্রবলেম হয়ে যায় আচ্ছা দেখুন যে আমাদের অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেছে এখন না এখানে অ্যাকাউন্ট কমপ্লিট এখানে ফাইন্ড ফ্রেন্ড দেখাচ্ছে ফাইন্ড ফ্রেন্ডে ক্লিক করলাম দেখা যাক কী আসে যে কিকিন থেকে আমাকে একটা এস এম এস দিয়েছে কনফার্মেশন এস এম এস আমরা জাস্ট এখানে ওকে বলে তাকে একটা এস এম এস পাঠাই দেখি এস এম এস হ্যাঁ এস এম এস যাচ্ছে তো আমরা এখন কি করব এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা সেটিং <clears throat> থেকে আমাদের প্রোফাইলটা ঠিক করে নিই একটু আমরা সেটিংয়ে যাই আমাদের এখানে একটা পিকচার দিই আমরা যে পিকচারে কাজ করবো সাধারণত আপনারা যে পিকচার দিয়ে ট্রাফিক আনবেন আপনারা এখানে ট্রাই করবেন সেই ধরনের একটা পিকচার দেওয়ার <coughs> তাতে বিলিভ হয় যে ট্রাফিক আপনারা কী কী আনবেন সেই ট্রাফিক যেন বিলিভ হয় যে হ্যাঁ আপনি রিয়েল ওকে আমরা এখানে একটা পিকচার চুজ করে নিই আর এই মানে শরীরটাও একটু খারাপ লাগতেছে একটা ভালো লাগছে না ওকে দেখুন হয়ে গেলে এইবার আপনারা যখন ট্রাফিককে আপনি কীকে কীভাবে আনবেন যেটা করে তাকে ধরুন ওই যে এইটা হচ্ছে আপনার ইউজার নেম তো এই যে ইউজার নেমে ক্লিক করে আপনি এখানে কপি করবেন ইউজার নেম কপি করে ইউজার নেমটা আপনি এক রেখে দেবেন তাই নাহলে এরকম একটা টেক্সট ফাইল করে টেক্সট ফাইলের মধ্যে যে অ্যাডমিন ওকে অ্যাডমিন এটা আপনার ইউজার নেম হয়ে গেল তো আপনি এটা দিলে ইউজার আপনারা আপনাদের মতো ইউজার নেম খেলা হবেন আমি যে এই যে এটা এইভাবে হাই পেন দিচ্ছি এটা এইভাবেই দিতে হবে এরকম কোনো মানে নেই যে আপনাকে এটা ইউজ দিতে হবে তো আপনারা এইভাবে ইউজ করবেন এইভাবে কাজ করুন আপনাদের করলে আপনার পাবেন তো বন্ধুরা দেখতে পারেন কীভাবে আমরা টিকিট অ্যাকাউন্ট করলাম খুব ইজিলি সিম্পল সিম্পল একটা কাজ জাস্ট আপনাদের আইপি বা ভিপিএনটা ঠিকভাবে কানেক্ট করবেন সেম যেভাবে দেখাইলাম সেভাবে তখন ভিডিওটি যদিও একটু লম্বা হয়ে গেল ভিডিওটি ছোটো ভিডিও হওয়ার কথা ছিল তারপরে একটু লম্বা হয়ে গেল তাদের সেখানে যদি ধৈর্য সহকারে একটু লং টাইম ভিডিও দেখেন তারপর আপনাদের কাজটা হবে তো বন্ধুরা আজ এতটুকুই আর হ্যাঁ বন্ধুরা আপনাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু বলে উপকার হয় তো অবশ্যই আপনারা আমারও একটু উপকার করুন আমারও উপকার কোনটা আপনারা অবশ্যই video like comment and share করুন আপনাদের বন্ধু বান্ধবের আর আমার চ্যানেলে যদি নতুন ভিভার্স হন অবশ্যই নিজের লাল যে সাবস্ক্রাইব বাটনটা আছে এটা ক্লিক করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন এতে করে কী হবে কী হবে আমি যখন যে আপডেট নতুন আপডেট আপনাদের জন্য একটু আনবো সঙ্গে সঙ্গে আপনার নতুন আপনি অটোমেটিক পেয়ে যাবেন সো বন্ধুরা আজ এতটুকুই সবাই ভালো থাকবেন চিনবেন টেক কেয়ার বাবাই